হ্যাঁ guys hold on hold on hold on নতুন নতুন যারা এই ভিডিওতে প্রবেশ করছে তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তার কারণ এরকম টাইপের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আর হ্যাঁ এই ভিডিওতে স্কিপ না করে লাস্ট অবধি একদম দেখতে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবে না সো চলো দেখতে থাকো hello guys welcome to our channel miss Moni আজকে সানডে এই সানডের দিনটা অনেক অপেক্ষার পরে আসে আর এই সানডেতে আমরা দুজন মিলে ব্লগ তৈরি করি তোমরা সবাই জানো সো এক প্রান্তে আমি রেডি হচ্ছি আরেক প্রান্তে কিন্তু ম্যাডাম রেডি হচ্ছে রেডি হয়ে আমরা ঠিক টাইম মতো ম্যাডামকে নিতে গিয়ে দেখাবো ম্যাডাম রেডি হয়ে কোথায় দাঁড়িয়ে আছে তখন ওখান থেকে আমরা রওনা দেব আজকে কিন্তু ট্রিপটা এক লং ড্রাইভ ট্রিপ হবে সো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো think it's the way life changes when in love, yeah. So finally uh, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ম্যাডামকে রিসিভ করে নিয়েছি আর কোথা থেকে রিসিভ করলাম সেটা তো তোমরা দেখতে পাচ্ছ উনি আমাকে রিসিভ করে নিয়ে ডাইরেক্ট চলে এসেছেন চিঙ্গিসপুর হাই হ্যাঁ। রোডে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা এদিকে ঘুরতে আসব ভর দুপুরে কিন্তু মানে এই যে চিঙ্গিসপুর হাই রোডটা আছে না এই রোডটা খুব সুন্দর কারণ কি বলো তো রোডটা ছোট হতে পারে কিন্তু চারিপাশে যে গাছপালাগুলো আছে না দেখতে পাচ্ছ পেছনে ব্যাপক লাগছে খুব সুন্দর লাগছে তোমরা ক্লিপটা দেখে নেবে হ্যাঁ দেখে নাও আগে তারপর তোমরা বিশ্লেষণ করবে না বিশ্লেষণ সুন্দর হাই রোড এবং খুব সুন্দর একটা দৃশ্য ঠিক আছে বিশেষ করে যারা শহরাঞ্চলে বাস করে তারা কিন্তু এইসব পরিবেশগুলো বিশেষ পরিমাণে প্রচণ্ড পরিমাণে কিন্তু মিস করে তোমরা দেখো আশপাশের চারিদিকে সাদা দেখতে পাচ্ছি সাদা প্রচন্ড রোদ তো তাই ঠিকঠাক দেখা যাচ্ছে না রোদের ঝাপসাতে কিন্তু ভালোভাবে দেখিয়ে দেবো হ্যাঁ অবশ্যই ম্যাডামকে ডাইরেক্ট তুলে নিয়ে চলে এসেছি শুধু তুলে নিয়ে আসে ঘোরার জন্য ঘুরতে নিয়ে চলে আসে হ্যাঁ আমি ঘুরতে নিয়ে আসি না আর তুমি তো শুধু নাচো ঘোরার জন্য দেখো দেখো মুখটা দেখো হ্যাঁ হঠাৎ করে প্ল্যান যে চিংসপুর লাইনে অনেকদিন ধরে যাওয়া হয়নি তো চিংসপুর লাইনটা যাই একটু ঘুরে আসি এদিকে একটা বন্ধুর বাড়ি আছে কিন্তু কোথায় যে বন্ধুর বাড়ি আছে সেটা জানি না একসঙ্গে কাজ করি সে হয়তো ভিডিওটা দেখবে দেখে হয়তো বলবে যে ওর কথাই হয়তো বলছি ঠিক আছে বুঝে যাবে আমি তো তার সঙ্গে কথা বলেছিলাম তাই বলতে পারছি না ছোটো ভাইটার সঙ্গে কথা বললাম তার বাড়ি কোথায় চলো কোথাও একটা বসি গে হ্যাঁ বসে গল্প করি কথাবার্তা বলি অনেক কথা হবে মুখে আমার চকলেট আছে চকলেট আমার মুখে চিংগাম আছে চিংগাম চলো একটু কোথাও ছায়া জায়গায় বসি হ্যাঁ। তারপর কথা বলছি চলো চলো আমরা এখানে বসার জন্য চলে এসেছি মানে বলছিলাম না একটু জায়গায় বসবো বসার জায়গা খুঁজছিলাম তো হাই রোডের পাশেই জায়গা পেয়ে গেছি এই যে উনি বসে আছেন চিঙ্গিসপুর রোড একটু জলও নেই যে জল খাবো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে জল খাবে ম্যাডাম এই যে আমাদের বাহন এই যে আপনি যে এখানে আসবেন তা আমাকে আগে তো বলেননি আসার আগে কিছু একটা নিয়ে এলে হতো না খিদে পেয়েছে এখন ম্যাডামকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ঠিক আছে বাড়ি থেকে খেয়েও আসেনি কিছু কিন্তু হ্যাঁ আমি বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছি ঠিক আছে আমার কোনো খিদে পাইনি আমার খিদে পেয়েছে মানে ওর দায়িত্ব আমাকে খাওয়ানোর এখন কিছু একটা চালাকি করে এরকম একটা জায়গায় নিয়ে এসেছে চালাকি করে ভাবা যায় হ্যাঁ এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি একটা আইসক্রিম পর্যন্ত পাবো না কি মজা কি মজা আইসক্রিম খাবো কালকে মেলার একটা গল্প বলি বলো কালকে না রথযাত্রার মেলা ছিল উল্টো রথের মেলা ছিল তো অনেক জোর করে জেদ করে নিয়ে যেতে হয়েছে সন্ধ্যাবেলায় মেলাতে কোনো ভিডিও করিনি কারণ মানে গ্রামের মেলা না বেশ ভালোই হয়েছিল আয়োজন আর অনেক লোকজনও ছিল কিন্তু খুব একটা লাইটের ব্যবস্থা ছিল না যে কারণে কোনো ব্লগ করিনি ব্লগ করতে চেয়েছিলাম দুটো ক্লিপ করেছি কিন্তু ও আপলোড করার মতো হয়নি তো ও আমাকে মেলাতে নিয়ে গিয়ে কোনো কিচ্ছু কিনে দেয়নি কিচ্ছু কিনে দেয়নি আমাকে শুধুমাত্র দোকানগুলো দেখালো আর বললো কিছু কিছু নিবা আমি বললাম কিছু নেব না আমি কিন্তু বলেছি কিছু নিবা কিছু নেবে না এখন দোষ দিচ্ছে আমাকে কিছু কিনে দেয়নি এবারে ও করেছে কি কোনো কিছু নিয়ে দেওয়ার বদলে আমাকে আইসক্রিম খাইয়েছে দুটো একটা খাইয়েছে কর্নাটো আর একটা কুলফি আইসক্রিম খাইয়েছে মানে এর আর কি চাই বলো বলো বলো আর কিছু আইসক্রিম খাইয়েছে আইসক্রিমের পাশাপাশি মানে কিছু একটা কিনে দিতে পারতো না স্মৃতি হিসেবে কিছু নিয়ে সবাই বলছে কি না আইসক্রিম খাইয়েছি আমি যখন ওকে বললাম যে আমার একটু ঝাল ঝাল নোনতা নোনতা খেতে ইচ্ছা করছে না না না ওরকম টাইপের কোনো কিছু খাওয়া যাবে না আমি আরও বেশি করে আইসক্রিম খাওয়াবো মিষ্টি খাওয়াবো পারলে <laughs> কীরকম বদ তাহলে কীরকম পাজিয়ে এই যে তুমি কি জানো যে আমার গালে পিম্পল বেরিয়েছে মানে, যত্ন করো হ্যাঁ বড় হতে দাও কালকে ছিল না কালকে একদম ফেস ক্লিয়ার ছিল আজকে সকালে যখন ফেস ক্লিন করি ঘুম থেকে উঠে তখন দেখি আর উনি কি বললেন এখনই কি বললেন আজ আমি করে বড় করো পিম্পলকে যত্ন করে বড় করতে বললাম Ha <laughs> ha ha. আমার এখন ওই সেই গানটার কথা মনে পড়ছে বাদর মুখ তেদর ছেলে দেখলে জলে গা হেইটি <laughs> কোনো মানে হয় চলো এখন লং ড্রাইভে যাওয়া যাক আবার যে কোথাও একটা আগে পেট পুজো খিদে পেয়েছে যা হবে তাই খেয়ে নেবো মুড়ি চানাচুর তবুও চলে চলো যাই এখান থেকে I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one. Yeah, yeah. Oh, oh, oh, oh. Memory lane isn't that too far away from our hearts? Yeah, yeah. The ones we keep close, we should never raise up, baby. Yeah. Ooh. I should breathe low, I should breathe low, I should breathe slow. I should breathe slow, I should breathe slow, I should breathe slow. যাচ্ছি যাচ্ছি আর যেতেই যাচ্ছি কিন্তু খাবারের দোকানে পেলাম পাশে দোকান ছিল অনেক মানে আলিপুরের ওদিকে দোকান ছিল কিছু কিন্তু মানে এখন টাইমিং টাইমটাই তো সেই না না মানে দুপুরবেলা টাইমে টাইমে কে দোকান খোলা রাখবে আর কি সেই জন্য ওই দোকানগুলো বন্ধ আছে শেষে জল তৃষ্ণা পেয়েছে জল খাচ্ছে ঠিক আছে অনেক কষ্টের পরে জল জোগাড় করে দিয়েছি সেই জলটা খাচ্ছি খাও খাও পেট ভরে খাও মন শান্তি করে খাও হ্যাঁ খাও মানে আজকে আমরা এমন একটা জায়গায় লং ড্রাইভে ঘুরতে গেছি মানে এসেছি যে খাবারের দোকান খুঁজে পাচ্ছি না এমনি নর্মাল খাবারের দোকানগুলো আছে সেখানে শুধু চা বিস্কিট এগুলোই আছে আর আমরা খাবো অন্য কিছু তাই না সেটা আমরা পাচ্ছি না যে কারণে এটা কিনতে হলো সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অন্য ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে টাটা বাই দাঁড়াও ই আমি কিছু বলিনি বলো আজকের ভিডিওর ইন্ট্রোটা ও করেছে শেষের এন্ডটাও এই করছে আমাকে দিয়ে কিচ্ছু বলতে দিচ্ছে না যাকে যারা যারা ভিডিওতে আছো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও লাইক করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে আর বেশি কোনো কিছু বলছি না সব কিছু তো বলে দিয়েছে তারা দেখা হবে পরের ব্লগে